হ্যালো আচ্ছা, ব্যাপারে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো চলছে একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে মানে একটা র্যাঙ্ক গেম প্লে করবো মানে র্যাঙ্কে পনেরোটা গিল করে একটা মানে সে মারাত্মক একটা গেম প্লে হবে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো তো আমরা এখানে হচ্ছে পিকে তো এখানে আমি একে আর উঁচে পেয়েছি তো আর কোনো গান পাওয়া যায় নাকি দেখি আর আমার স্কোয়াড পুরো দেখে নাম যে স্কার তো আমার নিচে যত সম্ভব এই সাইডে এনিমে নামছে এক স্কোয়াড না কয়টা নামছে কনফার্ম না তবে ম্যান নামছে এই সাইডে তো দেখা যাক এর ভিতরে না দু একটা কিল বের হন করলে আমার এই ইমন ভাই নামে একজন মেরে দিয়েছে একটা তো স্কার্ট নিয়ে যাচ্ছে এখন দেখা যাক কেউ আসে ওরে ভাই কেমন মারটা হলো বলো মানে স্কারের এক গুলিতে শেষ মানে ওয়ান ডাউন বডি শট কেমন নাই তো চল এখানে একটা নৌকা আছে অ্যান্ড এখনও ম্যান থাকবে তো দেখো এখানে একটা আছে তো শর্ট রেঞ্জ দিয়ে মারবো তো হেড তো লাগেনি মানে শেষের দিকে হেড লাগছে তাও মরছে তো এটার কনফার্ম দেওয়া দিই তাছাড়া আবার এই নিয়ে আসে আবে লেট না আরে রে গেছি গেছি কিন্তু আমি এটা ছুঁতাই গেলে তো রিভাইভ দিতে পারবো না তো চল আগে রিভাইভ দিয়ে দিই এন্ড ওগুলো কত সম্ভব সব কনফার্ম হয়ে গেছে তো এখানে আমাদের অলরেডি দুটো কিল হয়ে গেছে অ্যান্ড এখানে ম্যানকে আসছে না নেই এদেরকে মেরে দিয়েছে তো লোকটাকে সেরে ফেলি তো অ্যান্ড এই ডবল এই ডবল ডোর যত সম্ভব ম্যান দেখলাম আসতে লেগে যে এখানে একটা ম্যান আসছে কিন্তু দেখো ভিতরে আছে তো ওয়াল ওটাতে দেখা যাচ্ছে ভিতরে ডবল ডোর ম্যান আছে তো শুধু শুধু ফাইটটা যাবে না আগে সাইড দিক দেখতে হবে যে কোন জায়গায় ম্যান আছে না কি কোথায় উপরে আছে কি উপরে হলো এর উপরে আছে আর এই short miss bye bye bye bye bye shotgun তো শর্ট গানের কাছে তো হবে আমার ভেস এমনি ফেটে গেল মানে ভালো মাপের ভেস নেই তো দেখা যাক ওটা কোথায় আছে কে মানে কোন কালায় থাকতে পারে এটা তো দেখো এখানে গেটে দাঁড়িয়ে আছে তো ফাইটে যাবো বের হয়ে পরিমাণে ঠিক পাচ্ছে না তো গাড়ি নিয়ে আরেকটা আমার আমাকে মাছটা যা বুঝতে নিই তো এখানে অলরেডি দেখছো ওয়াল মানে ওয়াল সেখানে একটা মাছ ওয়াল একটা পেটে গেছে তো সাইডে আসতে আসতে আসো আসো সিসি লাগে নাই তো কয়টা আসছে দুটা মানে কয়টা আসছে এখানে কোনো ঠিক নেই অলরেডি দুটো দেখা যাচ্ছে এখানে তো এক জায়গায় থাকা যাবে না মানে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ অথবা একজনের অধিক থাকলে মানে ভুলেও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ফাইট দেওয়া যাবে না কারণ দাঁড়িয়ে থেকে ফাইট দিলে আশেপাশ থেকে এসে আরও মেরে দেবে তো মানে যেখানে এনিমি এক তার থেকে বেশি থাকবে সেখানে চারিদিকে সবসময় দৌড়াতে হবে চারিদিকে খেয়াল রাখতে হবে যাতে এখানে লঞ্চার মারছে মানে কেউ মারতে না পারে তো খারাপ ফাঁকা মারছে একটা ওয়ান ট্যাপ মানে তো এখানে দুটো ছিল দুটো অলরেডি নক হয়ে গেছে অ্যান্ড এখন এখানটা থাকতে পারে এখানে যত সম্ভব এটা নিয়ে নেব শর্টগানটা নিয়ে নিয়ে আনলে এখানে দেখতে হবে এদের এখনও তো একটা থাকার কথা যত সম্ভব কারণ কটা তিনটারে মারলাম আরও একটা থাকার কথা অ্যান্ড যতক্ষণ মারছে এতক্ষণ রিভাইভ দিয়ে দেওয়ার কথা আরও দেখো এখানে একটা আছে তো সরাসরি উপরে উঠে গেল আমাকে মানে ফলো করে না তো নক হয়ে গেছে তো আমার অলরেডি এখানে ছয়টা কিল মানে এখানে চারটা কি স্কোয়াডের মতো চারটা কিল হয়ে গেছে তো আর আমার মোট ছটা কিল হয়েছে তো বিমার দিকে যাব তো বিমায় এই সাইডে চলে আসার পর দেখি এখানে ফাইট চলছে একটা আগে হেডের খবর মানে লংয়ে থাকলে হেড মারা খুব টাফ হয় তখন হেড থেকেও লাগতেছে আমার বডি তাই করছে তো কিল রাইডে এমনি অটোমেটিক র্যাফেল ক্যারেক্টার আছে তো খুব সহজে কনফার্ম হয়ে যাবে তো এটা আমি গাড়ি নিয়ে পাঠাইতেছে একটা গাড়িটা শেষ নামো নামো নামো নামো নামো ওরে মা মরো <laughs> তাহলে ডেটা নক হয়ে গেছে তো ওটা এমনি কনফার্ম হয়ে যাবে ওই সাইডে যাবো লুট এদের একটা নামছে মানে এখানে বিভাগ দিচ্ছে আর সি প্যারাশুটে আর নো প্যারাশুটে একটা গুলি খেলে ম্যাচ হয়ে যায় অথবা পরে একটা খেলে ওটা মরে যায় তো তো এই ভাইয়া চল এটা ওয়ান ট্যাপ খাইছে তো ওগুলো নষ্ট করবো না একাই মরে যাবে আমি আগে এই সব করে লুট মানে ভালো মাপের কোনো লুট নাই এদেরকে তো এটা নাম লেগ এটা কোথায় আছে মানে এখানে তো একটা নাম লেগ ম্যানটা কি এখন আসে না মেরে দিয়েছে বুঝতে পারছি না তো আমি মানে হালকা হালকা বলতে গিয়ে পুরো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম একটা বলে খালি দেখো এখানে এখনও আসছে তো এটা যত যত সম্ভব ওইটা হতে পারে তার সাথে ওখানে ম্যান থার করতে নেবে শেষ তার বাই বাই বাই বাই কি ড্যামেজ দিছে ভাই আসে আবার মুখের সামনে পাঁচটা কিল হলো তো আমার এগারোটা কিল অলরেডি কনফার্ম হয়ে গেছে তো <clears throat> দেখা যাক এখনও পনেরো আছে তার ভিতর কয়টা মারতে পারি তো এই সাইডে এখনও ফাইট চলছে যত সম্ভব আমাদের স্কোয়াডের এখান থেকে ফাইট দেখো এখানে একটা আরে ভাই সি সি সি একটাও হেডে লাগে না অথবা বডি তো টাচ হল না কি একটা কথা তো চলো এ হে হে ভাই সাব মানে ওই আমার ম্যানটা একদম হাইট দিয়ে দিয়েছে কিন্তু তার আগে আমার হেডশট লেগ গেছে তো আমার বারোটা কিল বারোটা কিল অলরেডি কনফার্ম হয়ে গেছে অ্যান্ড উপরে দেখতে পাচ্ছি এখানে একটা ম্যান আসছিল দেখো এখন আসছে আরে বাবা উপর থেকে নিচে হেড মারা খুব টাফ ব্যাপার ও মানে শর্টগানের বেশিরভাগ অ্যাকুরেসি পাওয়া যায় যে আঘাতগুলো এক করেছে বাজার কোথায় উঠছে তো এখানে মানে আমার তেরোটা কিল হয়ে গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ছয়টা ম্যান আছে তার মানে আমরা তিনটা বাদে একটা তিনটা এনিমি আছে তো আসছে হেডশট তো হেডশট হলে এটা এখনো যদি শেষ হয়ে যাবে কি না আর একটা দুইটা কোথায় আছে রে ভাই তো নিচে ফাইট দিতে সম্ভব ওকে একটা নক আর একটা লাস্ট ওয়ান কোথায় আছে লাস্ট ওয়ান হ্যালো তো দেখতে পাচ্ছ সেন্টার ভিতর মানে একটা এনিমি আমরা তিনজন নিচে ম্যান আরে ভাই এখান থেকে একটা হেডশট লাগে না কি কপার বলো তো গ্রেনেড দেবো ও ওই এই গ্রেনেডটা আটি দিতে থাকি মানে ওই অলরেডি ফাটাই দিয়েছে গেলাম গেলাম তো এটা ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবে একটা লাইক দিয়ে তো দেখা পরের ভিডিওতে ভালো থাকবে ব্রো